কেউ খালি হাতে যায় নাই অনেক অ্যামাউন্টের বড় বড় অ্যামাউন্টের টাকা এই জায়গা থেকে নিয়ে গেছে তার জন্য বেরিয়েছে আর এখন বলতেছে যে আমরা আমরা আমাদের বাইর করাতে বাধ্য হয়েছে হ্যাঁ, আমাকে বাইক করে দেওয়া হয় না আমরা জোর করে বাইক কিছু জিনিস বাইক করে দিতে হয় না ব্যবহারে অনেক কিছু বোঝা যায় আসলে চুপ থাকতে থাকতে এখন আমাকেই দোষারোপ করা হচ্ছে বা আমাকেই ব্লেম করা হচ্ছে আসলে আর বলা হচ্ছে যে আমরা কণ্ঠপার্থী চাইতেছি বা এই ধরনের কোনো কিছু আসলে কন্ট্রোভার্সি যদি আমরা যেতাম তাহলে শুরু থেকেই এই ইস্যু নিয়ে আমি কথা বলতাম বা আমাদের টিম থেকে কথা বলা হতো আমাদের টিম থেকে এই পর্যন্ত কোনো কথা বলা হয় নাই বা এরকম স্টোরি বা যেভাবে ভিডিও হোক আমরা আমাদের বলা হয় নাই আসলে ওরাই যখন শান্তির মাধ্যমে বা সুস্থ স্বাভাবিকভাবে এই কান দিকে চলে গেছে তখনই আমাদেরকে বলে গেছিল যে ভাই আগের বারের মতো এবার আর আমরা কোনো কন্ট্রোভার্সি বা এই ধরনের ইস্যু করতে চাই না তো আপনারা আপনাদের মতো চুপ থাকেন আমরা আমাদের মতো চুপ থাকি ভিডিও করবো বা নতুন চ্যানেলে ভিডিও করবো ভিডিও করবো তো ওর আমরা আমাদের মতো চুপ আছি এই পর্যন্ত এই শুনে আমি এইটাই প্রথম আমার ভিডিও যে ভিডিওতে আমি কোনো কিছু বলতেছি আমার তো আমার এই প্রথম কিন্তু ওদের ওদের বারবার ভিডিও আসতেছে ভিডিও টিকটকে আসতেছে ভিডিও ইনস্টাগ্রামে আসতেছে মানে স্টোরিতে আছেই যে আমাদের দোষারোপ করা হচ্ছে এমনকি এখন বলা হচ্ছে যে আমরা কন্ট্রোভার্সি চাইতেছি বা আমরাই চাইতেছি ভাই আমাদের কন্ট্রোভার্সি দরকার নেই আমাদের একটা চ্যানেল আছে কন্ট্রোভার্সি তাদেরই তাদেরই দরকার যাদের নতুন চ্যানেল উঠাই দিব বা নতুন চ্যানেলে বিয়ন দেবো আমাদের আসসালামু আলাইকুম গাইস বলতে চাই ব্যাট থেকে যে বাইরে যায় সেই সাধু না বাইরে যায় ওর স্বার্থে লেগে যায় বা নিজের লাভের লেগে যায় কেউ নিজের লাভ ছাড়া এই জায়গা থেকে যায় নাই বা এই জায়গায় থাকে নাই সবাই সবার লাভের জন্যই থাকে এমন না যে খালি আমারই লাভ তোমাদের লাভ ছিল না সবারই লাভ ছিল আর এখন আমাদের চেয়ে বেশি তোমাদের লাভ হয়েছে দেখেই তোমরা অন্য কোনো জায়গায় গেছো বা নতুন ভাবে শুরু করতেছো তো এই বিষয় নিয়ে আমি চাই না যে আর কথা বাড়াইতে আর তোমরা যেহেতু বলছিলে যে ভাই এই বিষয় নিয়ে আর সিনটেট না করতে বা এই ই না করতে তার জন্য আমরা কোনো কিছু বলি নাই কিন্তু তোমরা বারবার বলতেছো দেখে এখন আমাকে বলতে দিতেছে তো আমি চাই যে এই ভিডিওর পর থেকে আমি আমি আর কোনো ধরনের এরকম ভিডিও বানাবো না কাউরে মিন করে ভিডিও বানাবো না বা যাই হোক আমার পক্ষ থেকে আমি আর কোনো রকম ভিডিও বানাবো না তো আমি দয়া করে আমি এটাই বলতেছি যে তোমরা এই ধরনের ভিডিও বানাও না তোমরা অনেক ক্রিয়েটিভ আমি জানি তোমরা তোমাদের মতো করতেছো করো আমাদের নিয়ে বা আমাদের খোঁচা মেয়েরা কোনো কথা বললো না আর আমরাও চাই না যে এই বিষয়টা নিয়ে আর সামনের দিক আগাক আমরা আমাদের মতো ভিডিও করতেছি আমরা আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করবো আমাদের ভিডিও ফানি করার জন্য ভালো করার জন্য যাতে মানুষ আমাদের পছন্দ করে আমাদের ভিডিও যেভাবে আগে দেখছে এখনো দেখে তো তোমরা ওইটা চেষ্টা করো আমাদের দিকে খোঁজাখুঁজি না করে সময় নষ্ট না করে তোমরা তোমাদের তোমার তোমাদেরটা চেষ্টা করো আর আমরা আমাদেরটা চেষ্টা করতেছি তো এইটাই চাইবো আর সামনে এই ধরনের কথাবার্তা না হোক আমি এইটাই আশা করি আর কিছু ইউটিউবার আছে তাদের উদ্দেশ্যে কথা বলি যে না জেনে সম্পূর্ণ ঘটনা না জেনে আপনারা এই ধরনের কোনো ভিডিও বানাবেন না বা এরকম বলবেন না একজনকে ব্লেম করবেন না একজন যাকে আপনারা দোষারোপ করছেন তারও কষ্ট লাগতে পারে আসলে চুপ থাকতে থাকতে অনেক কথাই শুনছি আসলে আর পারতেছি না আর কত অপবাদ নিব আসলে যারাই বলছিল যে ভাই কোনো কিছু না হোক আমরা চাই না যে এই বিষয়টা নিয়ে সামনের দিকে আগাক তারাই আবার আমাকে আমাকে বা আমাদেরকে দোষারোপ করা হচ্ছে তো আর কতদিন চুপ থাকবো তো এই পর্যন্তই বললাম যে আমরা চাই না যে তোমরা এই জায়গাতে কী কী ব্যবহার করছো এইগুলো তুলে ধরতে আর আমি আশা করি তোমরা কোনো কিছু আর বাড়াইবে না তোমরা তোমাদের মতো করতে থাকো আমরা আমাদের মতো করতে আসি এটাই তোমাদের যে কি দরকার না দরকার এটা আমরা ভালো মতোই জানি সিম্পাতির কথা বলতে আসো সিম্পাতি আমরা দেখ যার দিকে আমরা বাইরে নিয়ে আমাকে বাইর করতে বাধ্য বাধ্য করা হয়েছে কোন কোন দিক দিয়ে আমাদের এই ব্যাটবাজার টিম থেকে বাধ্য করা হয়েছে আর যারা এখান থেকে বাইরে দেখতেছে তারাই কি সাধু আর যারা এই জায়গায় আছে তারাই খারাপ এখন আমি এই জায়গায় আছি এখন আমি খারাপ আমি যখন ব্যাটবাজার টিম ছেড়ে যাবো টিকটকে যে ফানি যে স্যাট ভিডিও বানাবো তখনই আমি ভালো সবার কাছে ভালো আসলে এটা কিভাবে হয় আমি বুঝি না যে চ্যানেল চালাইতে চাই সে খারাপ আর যে চ্যানেল থেকে বাইরে বাইরে যেতে চাই সে চ্যানেলে ক্ষতি চাই যে চ্যানেল বিক্রি করতে চাই তারাই ভালো আসলে বাইরে যাওয়ার সময় কেউ খালি হাতে যায় নাই অনেক অ্যামাউন্টের বড় বড় অ্যামাউন্টের টাকা এই জায়গা থেকে নিয়ে গেছে তার জন্য বেরিয়েছে আর এখন বলতেছে যে আমরা আমরা আমাদের বাইর করতে বাধ্য হয়েছে বাইর করার সময় তোমরা কি ব্যবহার করছো আর চ্যানেলের চ্যানেলের বিষয়াদি নিয়ে কি কি করছো তোমাদের কি দাবি দেওয়া এইগুলা সবই আমি জানি এইগুলো এই পর্যন্ত কোনো কথা আমি বলি নাই কারণ তোমরা এই জায়গাতে দর্শন বলে গেছিলে যে ভাই এই ধরনের কোনো কথাবার্তা যাতে না হয় আমরা বলবো না তোমরা বলো না তো এই পর্যন্ত আমি কোনো কোনো কথাবার্তা বলি নাই তোমরাই বারবার বলতে আছো বলতে আছো দোষারোপ করতে আছো এমনকি অনেকেই আছে তোমাদের কথা শুনে আমাকে গালাগালি করছে যে আমি বেমান আমি অনেক কিছু তারপরে আমি কোনো কিছু বলি নাই এখন আর উল্টাই বলতেছে যে আমরাই কন্ট্রোভার্সি চাই বা আমরাই আমরা আমরাই সিম্পাতি চাইতেছি আসলে কন্ট্রোভার্সি আমাদের দরকার নাই তো নতুন চ্যানেল যারা আছে তারই চ্যানেল উঠানির দরকার আছে আমাদের অলরেডি একটা চ্যানেল আছে আমাদের অনেক ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে আমাদের আর কন্ট্রোভার্সি দরকার নাই বা আমাদের আর আমাদের আর সিম্পাতিও দরকার নাই আমাদের ভালোবাসার মানুষ আছে এখন তোমার তোমাদের নতুন চ্যানেল উঠাই দেবো দেখে তোমরা বারবার এইভাবে খুঁজাইবা আসলে এটা বন্ধ করো এইটা এইটা এটা করো না আর তোমাদের কি দাবি দেওয়া ছিল এইগুলো আমরা জানি এইগুলো নিয়ে আর আমি কথা বলতে চাই না তো এই পর্যন্ত আর একটা কথা বলতে চাই ব্যাট থেকে যে বাইরে যায় সেই সাধু না বাইরে যায় ওর সাথে লেগে যায় বা নিজের লাভের লেগে যায় কেউ নিজ থেকে যায় নাই বা এই জায়গায় থাকে নাই